হ্যাঁ আপনার নাম বলুন আমার নাম হচ্ছে রাজু ভাই রাজু ভাই আচ্ছা আপনি যে আমার সঙ্গে ফোন করলেন ফোন ফোন করে আপনি কনফারেন্সে অর্কদাকে নিয়ে আসলেন আমাকে না জানিয়ে তারপর আমি যখন ধরলাম আপনাকে যে লাইনে কি অর্ক আছে যে আপনি অর্ক তারপর আপনি চাপা দেওয়ার চেষ্টা করছিলেন আপনি চাপা দেওয়ার চেষ্টা করছিলেন প্যাটার্ন যেগুলো ফলো করি দাদা আমি আমি আমি আগে শেষ করি আমি শেষ করি আমি শেষ করি আপনাকে আমি এত কথা বলতে দেবো না ফোনটা কেটে দেবো ফোনটা কেটে দেবো এটা আপনি না বললে করতেই পারেন ফোনটা কেটে আপনি আগে আপনি আমাকে ফোন করেছেন আমি আপনাকে বোধ কথা বলি শ্রোতাদের আরে আমি শ্রোতাদেরকে সুবিধার্থে প্রথম থেকে তার জন্য আমি শ্রোতারা শুনছে এখন এতক্ষণ তো শুনছিল না আরে আমি এখন আমি আগে আমি আগে শ্রোতাদের সঙ্গে আগে আমাদের সূচনার কি হয়েছে কথা বলি না বস আমার উচ্চারণ স্পষ্ট আমি বাঙালি আমার উচ্চারণ স্পষ্ট আমার স্পষ্ট না আমি স্পষ্ট কথা বলি আমার I am not liable to spelling like or pronunciation like Bangladeshi tone boss আমি সেই ইয়েতে ধারণা করে আরে আপনি বাঙালি বলছেন আপনি ইংরেজিতে কথা বলছেন আশ্চর্য মশাই হ্যাঁ তো হ্যাঁ তো তো আপনি বাঙালি পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে ইংলিশ ব্যবহার করছেন কেন ভাই আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আপনি সরি এই যে বারবার সরি সরি করছেন আমি একটা কথা বলি যে একটা ফোন করার হ্যাঁ, একটা ফোন করার আপনার একটা দেখুন কথা বলার মাঝে কথা বলবেন না যখন আমি কথা বলবো আপনি আচ্ছা, চুপ থাকবেন আপনার কথা বলার সময় চুপ থাকবো ঠিক আছে হ্যাঁ আর যখন আমি কথা বলবো তখন আপনি চুপ থাকবেন আপনার কথা বলার সময় আমি চুপ থাকবো এখন কথা হচ্ছে এটা আমি কথা শেষ করি আমি বলছি না আমি শেষ করি বিষয়টা হচ্ছে যে আপনি আমাকে ফোন করলেন আমাকে আমার অজান্তে আপনি অর্ক দাকেলায় নিয়ে আসলেন আমার তাতে কোনো আপত্তি নেই আর আবার আপনি রিপ্লাই করছেন এখন আপনি এখন আপনি এই এই কথা বলার মাঝে যদি কথা বলার মাঝে যদি আমি বলি কথা বলার মাঝে যদি আপনাকে সময় দেবো বলা হয়েছে দাদা শুনুন আপনাকে সময় দেবো বলেছে আমি শেষ করি আপনি তারপরে পাঁচ মিনিট যদি সময় চান পাঁচ মিনিট আপনি কথা বলবেন আপনি মাঝখানে বিরক্তি করবেন না ঠিক আছে আপনাদের মানে সমস্যা এটা যে আপনারা কথা বলতে চান না মিডিয়াতেও দেখি যে আপনারা কথা বলতে চান না মুসলিমদেরকে আচ্ছা, কথা হচ্ছে এটা কথা হচ্ছে এটা যে আপনি আমাকে ফোন করলেন ফোন করে আমার অজান্তেই আপনি চল্লিশ সেকেন্ড আমি বুঝলাম আপনি হোল্ড যখন করলেন আমার মোবাইলে সঙ্গে সঙ্গে আসছে যে কনফারেন্স হচ্ছে কাটছে কনফারেন্স হচ্ছে কাটছে সব লেখা উঠছে আমার মোবাইলটাতে ঠিক আছে এবার আমার অজান্তেই আপনি অর্কদাকে লাইনে আসলেন আমার তাতে কোনো আপত্তি নেই তারপরে যখন আপনাকে আমি বললাম যে আপনি এতক্ষণ আমাকে আটকে রাখেন কেন আমি শেষ করি কথাটা আমি শেষ করি কথাটা শেষ করি তারপরে আমি যখন লাইনে যখন আপনাকে আমি বললাম যে দাদা কি হবে চল্লিশ সেকেন্ড আমাকে অপেক্ষা করতে হলো আপনি বললেন যে এটা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি নেটওয়ার্ক প্রবলেম আপনি আমাকে হোল্ড করলেন কনফারেন্স করছেন বুঝতে পারছি আমি তারপরে আপনি আবার শেষ করে আমি কথাটা আরে দাদা আপনার ধৈর্য নাই কেন একটা মিনিট ধৈর্য নেই আশ্চর্য মশাই আপনি তারপরে যখন আপনি যখন কথা বলার সরষে কথা বলতে গিয়ে বললেন যে রাহুল তুমি তো না অর্ক তো তোমাকে নিয়ে কথা বলিনি আগে তুমি কথা বলেছো তাই নাকি অর্ক তাই নাকি অর্ক যখন আপনি বললেন আমি কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ এখন হোল মানে কনফারেন্সে আছে যখন আমি যখন ধরলাম আপনাকে আপনি তারপরে কয়েকবার প্রশ্ন করার পর আপনি বললেন হ্যাঁ লাইনে অর্ক আছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা আপনার কাছে যে আপনি লাইনে নিয়ে আসেন সমস্যা নেই আপনি যেরকম কাছে পারমিশন নিতেন অর্কদা যেন নিজে ফোন করতো আমি সবচেয়ে বেশি খুশি হতাম আপনার কাছে ভায়া মাধ্যম না ঠিক আছে দেবাশিসের সঙ্গে কথা হয়েছে ওর সঙ্গে ফোনে কথা হয়েছে ওর সঙ্গে লাইভে কথা হয়েছে ঠিক আছে দেবাশিস দিবাকর দিবাকর দিবাকরের সঙ্গে ওর সঙ্গে আমার মোবাইলে কথা হয়েছে না হলো প্রায় এক ঘন্টা খানে ওনাকে জিজ্ঞাসা করবেন আমার বিষয়ে এক ঘন্টা কথা বলেছি তারপরে লাইভে এসেছি ঠিক আছে তো অর্কদা যদি আমাকে ফোন করতো যেতে বেশি ভালো হতো আর আপনি যোগাযোগ করে দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি খুশি হয়েছি তাতে যে সঙ্গে আমার যোগাযোগ করে দেওয়ার জন্য কিন্তু আপনার একবার অনুমতি নেওয়ার দরকার ছিল মানে বজায় একবার আপনার অনুমতিটা নেওয়ার দরকার ছিল যে রাহুল দা অর্কদাকে এই কনফারেন্সে নেবো আমরা কিছু আলোচনা করব আমি না করতাম না ভাই আমি তো কথা বলি তো কথা বলি না আমি এবার যদি এবার যদি প্রমাণ হয় তোমার আগে আমার লাইনে ছিল এবং তুমি তারপরে সেটা কি করবে আরে দাদা আপনাকে তারপরে তো একবার বলতে হবে যে রাহুল দা অর্কদার সঙ্গে কথা বলছিলাম লাইনে অর্কদা আছে আপনাকে নিলাম আমাকে তো পারমিশন নেবেন তো নাকি পারমিশন যে অলরেডি কনফারেন্স আছে তার জন্য পারমিশন আরে মহা মুশকিল তো আপনি আমাকে ফোন করেছেন একজনকে কনফারেন্সে লাগিয়ে রেখেছেন আপনি আমাকে জানাবেন না আমি তো তোকে ধরে যখন ফেলেছি আপনি যখন তাই নাকি অর্ক এই যে জিজ্ঞাসা বোধক একটা চিহ্ন চলে আসলো অর্ক মানে থার্ড পার্সেন্ট কে পাচ্ছে দাদা দেখুন আপনাদের সমস্যা হচ্ছে এটা যে আপনারা সত্যটাকে স্বীকার করতে চান না যে একটা ছোট্ট কথা বললে তো হয়ে যায় হ্যাঁ আমাদের উচিত ছিল না না আপনার একবার মহা মুশকিল তো আপনার একবার আপনি এখানে ক্লিয়ার কথা হয়ে যেত আপনি যদি বলতেন যে রাহুল ঠিকই বলেছেন আরে ভাই আলাদা হোক এক হোক সমান সমান হোক এটা আমার দেখা দরকার নেই প্রশ্ন হচ্ছে এটা আপনি আবার আপনার অনার্থক প্রশ্ন করে তো লাভ নেই প্রশ্ন কোনটা করছি প্রাসঙ্গিক কথা বলেন ভালো লাগবে আর যেহেতু আপনারা দুজন আগে থেকে কথা রানিং চলছিল বা জয়েন্ট হবেন আপনাদের পরিকল্পনা ছিল তো আপনারা মানে দুজন মানে একজোট দুজন একজোট আমাকে উজ্জ্বরকে দুজন একজোটে আপনি ফোন করছেন আমাকে কথা বোঝেন কথা বোঝেন আপনি কথা কথা বাংলাটা বোঝেন তুমি টিআরপি বাড়ানোর জন্য যদি কথা বলো আমাদের আরে দাদা টিআরপি টিআরপি আমার নাম ব্যবহার করে আপনারা টিআরপি নিচ্ছেন আপনাদের নামে আমি টিআরপি নিতে যাই দিবাকরকে নিয়ে কটা এপিসোড করেছে কটা প্রোগ্রাম করেছে আর তোমাকে নিয়ে দিবাকর কটা করেছে তা দেখলে বোঝা যাচ্ছে আরে দিবাকর যেহেতু অভিযোগ করে আমি জবাব দিই তো জবাবটা সবসময় এক একটা ভিডিও দিবাকর আমাকে নিয়ে দিবাকর আমাকে নিয়ে চার দিবাকর আমাকে নিয়ে একটা পোস্ট দিয়েছে দিবাকর আমাকে নিয়ে একটা পোস্ট দিয়েছে আর দিবাকরকে কে চেনে ভাই না না আপনি অপ্রাসঙ্গিক কথা বলছেন কেন মহামুশকিল তো আপনি প্রসঙ্গের মধ্যে থাকেন আপনি প্রসঙ্গে থাকেন আমি তো কোথায় আপনি প্রসঙ্গে আছেন তুমি কথা বলার সময় তুমি রেফারেন্স দিয়েছো আজকে অর্ককে করেছো আমার কোনো বিমত নেই নিয়ে করো যে কটা করেছো কিন্তু তোমাকে নিয়ে তো কেউ করে আশ্চর্য এই দাদা আপনাকে বলি আপনি অর্কদার ভিডিওটা দেখেছেন অর্কদা আমাকে নিয়ে ভিডিও করেছে কি করেনি কোনোদিন করিনি অর্ককে আপনি একটা ভিডিও আমাকে দেখাতে পারবেন না যে আমি আগে থেকে অর্ককে আমি রেসপন্স করেছি হ্যাঁ ইসকনে যে ভদ্রলোকের সাথে কথা বলেছিলে ওই কথাটা আমি অর্ককে বলেছিলাম আরে দাদা আগে কথা শুনে শুনে শুনে শুনে শুনেন দেখেন আপনি আপনি কিন্তু আপনার লাইন বিচ্যুত করলেন আপনি একটাকে বললেন যে অর্ককে নিয়ে আগে আমি কথা বলেছি অর্ককে নিয়ে প্রথমে আগে কথা বললাম না না আমি রণভূমি আমি অর্কর নাম নি একটা আমি বলেছি জাস্ট একটা পেজের নাম ব্যবহার করেছি জানি চ্যানেল হোক পেজটাতে আমি যে কথা বলেছি সে তথ্য আছে না নেই আমি রেফারেন্স আমি রেফারেন্স যেখানে ইচ্ছে সেখানে মহা মুশকিল তো রেফারেন্স আমি ব্যবহার করতে পারবো না আমি তাকে নিয়ে কোনো রেসপন্স ভিডিও করে আগে হ্যাঁ, দেখেন আপনাদের আপনাদের লজিক্যাল ফেলাসি আপনাদের লজিক্যাল ফেলাসি কুযুক্তিগুলো আপনাদের কুতর্কগুলো এতটাই মানে, মানে নিচু স্তরের এটা অভাবনীয় লজিক্যাল ফ্যালাসি আপনি আপনি আপনি কটা জানেন আপনার যে লজিক্যাল ফ্যালাসি প্রথম থেকে যে হয়ে আসছে আপনি কি বুঝতে পারছেন আপনি একজনকে একজনকে কনফারেন্সে নিয়ে আসছেন একজনকে কনফারেন্সে নিয়ে আসছেন আবার আমাকে না জানিয়ে তারপরে গোপন করতে চাইছেন আবার এখন আপনি প্রসঙ্গ পাল্টে চলেছেন আপনাকে শেখাতে হবে নাকি গুগল টাইম দেখেন আপনাদের এ দেখেন আপনাদের অনর্থক অনর্থক সময় অপচয় করা অনর্থক কথাবার্তা বলা অতিরঞ্জন কথাবার্তা বলা অতিরিক্ত আপনাদের আপনারা আমি এই কথা বলে স্পষ্ট ভাবে বলি যে আপনাদের এই ওয়াকাত নেই যে একটা বিষয় নিয়ে আপনারা ডিসকাশন করবেন অবশ্যই আপনার থেকে আমি আলাদা আপনার থেকে আমি আলাদা আপনার থেকে আমাদের একটু আগে বললে কিন্তু হ্যাঁ আপনার থেকে আমি আলাদা প্লুরাল নাম্বার ঠিক আছে আবার term change good term change আপনি আপনি গোটা মানে টপিকটাকে মানে চেঞ্জ করে ফেলছেন আর ট্রাম চেঞ্জ নিয়ে আপনি ব্যস্ত হয়েছেন মানে আপনি যে অনর্থক মানে আপনি যে অনর্থক মানে, মানে শব্দ চয়ন শুনুন দাদা আমি আপনাকে গত কথা বলে একটা যে আপনি রাজু দানা কি বললেন যে আপনি অনর্থক কথা অপচয় করছেন শ্রোতারা এখন প্রায় সাড়ে পাঁচশো জন লাইভে আছে দেখছে ঠিক আছে আপনি যে অনর্থক কথাবার্তা বলছেন এবং যে আপনি যে মানে, মানে সময়টাকে শুধু অপচয় করছেন এবং আপনি যে একটা কারচুপি করার চেষ্টা করেছিলেন মানে, মানে সবগুলো স্পষ্ট প্রমাণ আর অর্কদার সঙ্গে অর্কদার সঙ্গে যদি কথা বলার আমার প্রয়োজন হয় ঠিক আরে আপনি যা ইচ্ছে তাই করেন না কেন ভাই যদি অর্কদার সঙ্গে যদি কথা বলার প্রয়োজন হয় অর্কদা আমার সঙ্গে যোগাযোগ করবে আমার নাম্বার কিন্তু ওপেন দেওয়া আছে আমার নাম্বার ওপেন থাকে ঠিক আছে আমি গোপনে কোনো কাজ করি না আমি গোপনে কাজ করি না ঠিক আছে আমার নাম্বার ওপেন দেওয়া আছে যদি অর্কদার জরুরত হয় আমাকে ফোন করবে আমি ফোন রিসিভ করি অথবা আমার যদি জরুরত খুব বেশি হয় আমি তাকে ফোন করব মাঝখান থেকে আপনি কে ভাই আবার আমি প্রথম ট্রপিকে এখন আছি যে আপনি থেকে লাইনে নিয়ে আসছেন বা আমার সঙ্গে কানেক্ট করবেন আমার অজান্তাই করেছেন চল্লিশ সেকেন্ড সময় আপনি সময় নিয়েছেন শুধু লাইনটা কানেক্ট করতে আবার গোপন করেছেন জিজ্ঞাসা করেছি আপনি বলছেন যে আমার নেটওয়ার্ক প্রবলেম বা technician problem same to you এটা আপনি ভণ্ডামি করছেন হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নেই আপনি যে আপনি যে একটা ভণ্ডামি করেছেন আপনি যে প্রতারণা করেছেন এটা স্পষ্ট চল্লিশ সেকেন্ড আপনার সঙ্গে কথা হ্যালো হ্যালো করেছেন কানেক্ট করার জন্য শুধুমাত্র হ্যাঁ, না আপনি প্রতারণা করেছেন আপনি আমাকে জিজ্ঞাসা করেননি আপনি প্রতারণা করেছেন তারপরে ধরা পড়ার পর আপনি গোপন করার চেষ্টা করেছেন তোমার অলরেডি লাইনটা তখন হোল্ডে আছে তুমি তার মানে অনলাইন একদমই নেই তারপরে আসার পরেই যখন বলা হয়েছে অর্ক বলো that mean you are concern about কন অর্ক তুমি ফালতু যুক্তি দিও না ভাই আপনি আবার ভণ্ডামি করছেন দাদা একদম প্রতারণা করছেন হাতে নাতে ধরা পড়ার পরে আবার আপনি কথা উল্টাচ্ছেন নিজের আত্মটাকে আত্মটাকে আপনি নিজে স্বীকার করলেন যে হ্যাঁ আমাকে লাইনে রেখে আপনি কনফারেন্স করেছেন আবার এখন আপনি কথা মারপাস করতে চাইছেন ঘোরানোর চেষ্টা করছেন এইটা এইটা এইটা তো তোমার ফলোয়ারদের জন্য বলছি এটা তো আমিও জানি এই তোমার স্ট্র্যাটেজি প্যাটার্নটাই আমি জানি দেখুন কেরম দিলাম হিন্দু ভাই দাদাকে পড়ে গেল এই আজ পর্যন্ত চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম আপনার মতো রাজুকে আপনার মতো রাজুকে চ্যালেঞ্জ করলাম আমার প্রোফাইল থেকে কোনোদিন যদি এমন কোনো মেনশন পান ঠিক আছে আমার ফেসবুক পেজ থেকে আমার ফেসবুক পেজ থেকে যদি এমন কোনো দিন প্রোফাইলে কিছু পান যে লিখেছি যে হিন্দুদেরকে উল্টে দিলাম হিলটু হিন্দুদেরকে পেরে ফেললাম এমন যদি কোনো টাইটেল আজ পর্যন্ত পেয়ে থাকেন কি কি কি কি বললেন মূর্তি পুজো যারা করে মিথ্যা কথা বলে তোমার কাছে আমি তোমার আবার পূজা করলে তারা মিথ্যা কথা বলে মূর্তি পূজা তারা বেদেকে একজন হিন্দু দাবি করে তারা মিথ্যা কথা বলে এটা বেদে লেখা আছে ওতে সব জায়গায় লেখা আছে অমুক পৃষ্ঠায় অমুক চ্যাপ্টার ওই যে ওই যে রাট্টা যাকে বলে না হিন্দিতে রাট্টা রাট্টা তুমি বলে যাও তার মানে ববি হাকিম যে দাদা আপনি যে একটা প্রতারক আপনি যে একটা প্রতারক এটা স্পষ্ট প্রথম কথা প্রথমে ক্লিয়ার হয়ে গেছে দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি যে দাবিগুলো করছেন যে দাবিগুলো করছেন যে মূর্তি পূজা যারা করে তারা মূর্তি পূজা যারা করে তারা মূর্খ নাকি যায় বলুক তাহলে মমতা ব্যানার্জি কালী পুজো করে মিথ্যা কথা ঘুর কি যে বলে হ্যাঁ এই কথা বলেছে যারা মূর্তি পূজা যারা মূর্তি পূজা করে এদেরকে একাধিক জায়গাতে মূর্খতা বলা হয়েছে মূর্খ বলা হয়েছে শাস্ত্রে বলেছে এ কথা বলেছি হ্যাঁ। যারা মূর্খ যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে কি বললেন আপনার ভাষাটা না না মানে আমি আমি কি বলেছি আমি আমি তো ধরিয়ে দিলাম আমি তো এখনো বলছি যারা মূর্তি পূজা করে তাদেরকে শাস্ত্রের আলোকে তাদেরকে মূর্খ বলা হয়েছে মমতা ব্যানার্জিকে যে করবে সে মূর্খ এটা কে বলেছে ব্যাসদেব বলেছে এখন ব্যাসদেবকে বড় শিক্ষিত না মমতা বড় শিক্ষিত আপনি দেখেন পরাশর সংহিতাতে আছে তাপন উপনিষদে আছে আমি সেদিন রেফারেন্স দিয়েছি আমি সেদিন রেফারেন্স দিয়েছি মূর্তি পূজার ব্যাপারে আমাকে স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছে মূর্খ মানে এরা এক নম্বর মূর্খ এরা পাপিষ্ট ভন্ড পর্যন্ত বলেছে স্বামী দয়ানন্দ সরস্বতী আরে আমি বলিনি তো স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ এগারোশো মোল্লাস দুশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় বলেছে আমি সঙ্গে স্ক্রিনশট দেখেছি হ্যাঁ কি বলে পুরাণে বলেছে যারা মূর্তি পূজা করে যারা মূর্তি পূজা করে ভাগবত পুরাণ তৃতীয় অধ্যায় উনত্রিশ স্বর্গ ইসলামে কি বলেছে ইসলামের সঙ্গে আপনার সাথে কি ইসলাম স্পষ্ট মূর্তি পূজা হারাম নিষিদ্ধ ইসলামে মূর্তি পূজা নিষিদ্ধ হারাম এটা নতুন করে বলার কিছু নেই এটা গোটা বিশ্বের মানুষ জানে মানে ববি হাকিম হারাম কাজ করতেন উস্তাদ জাহান হারাম কাজ করতে আর মোহাম্মদ হারাম কাজ আরে ভাই এই কথা ব্যাসদেব বলেছে একদম পাষণ্ড স্বভাবের যারা মূর্তি পূজা করে স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছে আমি বলছি নাকি স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশের এগারো সমুল্লাসে স্পষ্ট মূর্তি পূজাকে খণ্ডন একটা অধ্যায় পঁচিশ পৃষ্ঠ খণ্ডন করেছে ভাই ইসলামের সঙ্গে আপনার কি ব্যাসদেবের কথা গ্রহণ করবেন না ইসলামে নিষিদ্ধ ভাই এখানে আপনি আবার প্রসঙ্গ চেঞ্জ করছেন এবং আপনি যে একটা মিথ্যা কথা বলতে পারেন আপনি যে মিথ্যা কথা দিয়ে ভাজানোর চেষ্টা করছেন কত সোজা না দাদা পৃথিবী গোল কে বললো দাদা পৃথিবী গোল পৃথিবী গোল হ্যাঁ? কে বলেছে হ্যাঁ এটা দেখেন আপনি একটা সায়েন্স ভুল বলছেন পৃথিবী গোল বলে চালিয়ে দিলেন হ্যাঁ অবশ্যই বেদে লেখা আছে পৃথিবী গোল বেদে একত্রিশ অধ্যায় ছয় নম্বর শ্লোকে লেখা আছে পৃথিবী গোল হয়তো ওখান থেকে এই জ্ঞানটা শিখেছেন বেদ থেকে শিখেছেন না আমাদের মিশাল আমরা উদাহরণ যেটা দিই এক্সাম্পল দিই আমরা ডিম্বাকৃতি অনেকটা কম কমলা লেবুর মতো যেটা সুরা ফুরকান আয়াত নাম্বার 61 আল কোরআন বলছে আর দাহাহা আল আরদি ওয়া দাহাহা পৃথিবীকে আমি তৈরি করেছি ডিম্বাকৃতি পবিত্র কোরআন সুরা ফুরকান 61 নম্বর আয়াত যজুর্বেদ বলছে পৃথিবী গোল পৃথিবীর আকৃতি হচ্ছে পৃথিবীর মতো মানে জিওলজিক্যাল পৃথিবীর শেপ হচ্ছে আর যাই হোক দাদা আপনি যে গোল বলেছেন গোল না আর যে হচ্ছে গোল না বেদেও বলা হয়েছে পৃথিবী গোল অন্তত গোল না পৃথিবী পৃথিবী এ দিচ্ছেন আপনি নিজে স্বীকার করে নিলেন যে হ্যাঁ এটা তারপরে দেখেন আপনারা আপনারা যে সত্য গ্রহণ করবেন না সত্য যে গ্রহণ করবেন না স্বামী অনন্ত সরস্বতী সঠিক কথা বলেছে যারা মূর্তি পূজা করে তারা নির্বোধ হয়ে যায় সত্যার্থ প্রকাশের এগারো সমাবেশের দুশো উনচল্লিশ পৃষ্ঠা ভাই মমতা ব্যানার্জি হোক মহাত্মা গান্ধীজি হোক আপনি হন আমি হই আমার বাবা হোক যে মূর্তি পূজা করবে তাদেরকে লক্ষ্য করে যারা মূর্তি পূজা করবে তাদেরকে লক্ষ্য করে স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছে ব্যক্তিগত টার্গেট আপনি করতে চাইছেন আপনি বলবেন মমতা ব্যানার্জিকে বলে দিব আমি মূর্খ স্বামী বিবেকানন্দকে বলবো মূর্খ নরেন্দ্র মোদীকে বলবো মূর্খ আর আপনি আমাকে নিয়ে এটা নিয়ে ভাজবেন আমি বুঝি না মানে আপনি তো আপনি ব্যক্তিত্ব আপনি টার্গেট করছেন মমতা ব্যানার্জি ব্যক্তিত্ব আপনি নিয়ে আসছেন আমি নিয়ে আসছি কেন মানে তো মমতা ব্যানার্জিকে দেখেছেন আমার সঙ্গে গল্প দিয়ে লাভ কি ভাই হ্যাঁ, আরে দাদা স্বামী দনন্দ সরস্বতী বলেছে ব্যাসদেব বলেছে তারপরে এমনি বেদ বলছে যারা মূর্তি পূজা করে তাদের সম্পর্কে এই কথা ছাতপাত ব্রাহ্মণ আর নিকৃষ্ট কথা বলেছে বলছে তারা বেশ স্বভাবের হয় যারা মূর্তি পূজা করে এখন এই কথাগুলো আপনাদের মতো মানুষ এত মূর্খ নেই যে আপনি আমার কথাকে নিয়ে আরেকজনের কাঁধে চাপিয়ে দিবেন মানুষ এতটা মূর্খ নেই রাজুদা আপনি ভাবছেন আপনি বড় পণ্ডিত কিন্তু আপনারা যে একদম নির্ভেজাল মূর্খ এটা নিয়ে কোনো সন্দেহ নেই আরে দাদা আমরা জানি আপনারা মিডিয়াতে যেমনটা করেন বিভিন্ন নিউজ চ্যানেলে যেমনটা করেন যে মুসলিমদেরকে নিয়ে কথা বলতে দিবেন না মুসলিমদেরকে নিয়ে তাদের কথাতে ভাজানোর চেষ্টা করবেন দাদা সে গুড়ে বালি আপনার টোটাল হিন্দু বৃত্তে যারা কাজ করেছে আপনি যেখানে বুঝিয়ে দিয়েছেন আপনি কোন ধরনের দাদা আমরা জানি আপনারা আমাকে আমি জানি যে আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন আমি জানি যে আমাকে যে কোনো মূল্যে কথার ছলে কথার জাল আটকিয়ে আমাকে আপনারা ফাঁসানোর চেষ্টা করছেন আমরা জানি আমি বুঝি এটা রাজুদা এগুলো এগুলো এগুলো বাচ্চা ছেলেদের কথা এগুলো এগুলো বাচ্চা ছেলেদের কথা এইসব কথা চলে না মানুষ এখন পশ্চিম বাংলার মানুষ শিক্ষিত আপনাদের মতো মূর্খ নেই দাদা বুঝতে পারলেন আপনাদের মতো মানুষ এখন পশ্চিমবাংলার মানুষ এখন শিক্ষিত পশ্চিমবাংলার মানুষ এখন অনেক শিক্ষিত পড়াশোনা করছে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়েছে আপনাদের এসব আপনাদের এসব নোংরা চালগুলো এই নোংরা চালগুলো রাবণের চালগুলো রাবণের এই ছলগুলো আর চলবে না রাবণের রাবণের এই জাল পেতে আর কোনো কাজ নেই বুঝতে পারলেন দাদা আপনি আপনি ছাগলের মতো কি বলে বকছেন দাদা যেটা <laughs> <laughs> সেটা মুখ্যমন্ত্রী যাই হোক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন যে এখানে কথা হচ্ছিল যে রাজু উদা বলে কোনো এক ব্যক্তির সঙ্গে উনি যে এতটা আনলজিক্যাল কথা বলে এবং পাশাপাশি যে উনি যে মানে উনার কথাগুলো আমার ঘরে চাপানোর চেষ্টা করছে যখন উনি ফেসে যাচ্ছেন তখন দোষ মানে আমাকে মানে এরা চাইছে যে পশ্চিমবাংলার বুকে যেহেতু আমি ধর্ম নিয়ে কথা বলি আমার মুখটাকে বন্ধ করার জন্য এদের আপ্রাণ চেষ্টা পশ্চিমবাংলাতে আপ্রাণ চেষ্টা চলছে যে ব্রাদার রাহুলের মুখটা যেন বন্ধ করা যায় কেননা আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলি আমি খ্রিস্টানিটি নিয়ে কথা বলি আমি ইসলামের বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে আমি তার পাল্টা জবাব দিই এই জন্য টার্গেট পশ্চিমবাংলাতে আমাকে কেননা গোটা পশ্চিমবাংলায় এই বিষয়ে কাজ কেউ করে না আমি সমস্ত জবাবগুলো দিয়ে থাকি তার জন্য এদের মধ্যে এখন মাথায় জাল পুড়ে গেছে যে কিভাবে আমাকে ঠেকানো যায় এখন আমাকে কথার ছলে দিয়ে মানে আমাকে ফাঁসানোর চেষ্টা যে কোন রকম ভাবে একটু আমাকে উস্কে দিবে তারপরে আমাকে জেলে পুরবে মানে ওনাদের স্বপ্ন এটা দাদা আপনি যে ফ্যার ফেরাচ্ছেন এইভাবে ছাগলের মতো বদ বদ বদ বদ করে ছাগলের মতো বদ বদ বদ করে বলছেন আপনি গরুর মতো এই গরুর মতো খোয়ার খাওয়া পাওয়া খাওয়া এগুলো বাদ দেন এগুলো আমার কাছে আপনাদের মতো হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলে কথা কথা বলা অভ্যাস আছে আপনারা কোন কথা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন ঠিক আছে নিউজ চ্যানেল আমরা দেখেছি আমাদেরকে নতুন করে শেখাতে হবে না আপনারা ভাবছেন যে আপনারা মহাপণ্ডিত কিন্তু আপনার যে ভয়ঙ্কর মূর্খ আপনার যে বোকার স্বর্গে বাস করছেন আপনার মতো রাজু যে বোকার স্বর্গে বাস করছে এটা পশ্চিমবাংলার মানুষ জানে পশ্চিমবাংলার মানুষ এখন শিক্ষিত হ্যাঁ, হ্যাঁ। ঘুরে ফিরে মমতাকে মূর্খ বললো <laughs> শুনুন আমি বলেছি আপনাদেরকে আগে যে এইসব এইসব আউল ফুল অন্তত আমার সামনে এইসব আউল ফাউল কথা বলতে আসেন না আপনাদের মতো মানুষকে চড়িয়ে চড়ানো আপনাদের মতো মানুষকে আমার চড়ানো অভ্যাস আছে আমার সামনে উল্টো পাল্টা কথা বলতে আসেন না ঠিক আছে দাদা অনেক কথা হলো ত্রিশ মিনিট কথা হয়ে গেল আপনাকে ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা মন্ডলী এতক্ষণ কথা হচ্ছিল <clears throat> রাজু নামক কোন এক ব্যক্তির সঙ্গে আপনারা তো লাইনে প্রথম থেকে ছিলেন এবং তাদের কৌশল যে চক্রান্ত এটা স্পষ্ট মানে এনাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা চাই যেহেতু আমি হিন্দু শাস্ত্র নিয়ে কথা বলি এবং খ্রিস্টানিটি নিয়ে কথা বলি নাস্তিকের বিরুদ্ধে কথা বলি তারপরে ইসলামের বিরুদ্ধে যারাই সমালোচনা করে তাদের জবাব দিচ্ছি আমি প্রত্যেকটা ওই সব ভিডিওকে কেন্দ্র করে ফোন করে মানে আমাকে মানে ফাঁসানোর চেষ্টা করছে দীর্ঘদিন ধরে আমি বুঝতে পারছি বিভিন্ন ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ফোন করে আমাকে মানে, একটু মানে মানে, মানে অপ্রাসঙ্গিক কথা বলছে যেন আমি একটা আলফাল একটা কথা বলে দেবো আলফাল কথা বলে দেবো বা হিন্দু ধর্ম নিয়ে একটু উল্টাপাল্টা কথা বলে দেবো দিয়ে আমাকে এটা ফাঁসিয়ে দিবে মানে রেকর্ডটা নিয়ে ওটা ডকুমেন্ট মানে ডকুমেন্ট খোঁজার চেষ্টা করেছে আমাকে আমি মনে করছি স্বামী পাগল আরে ভাই উনার সঙ্গে <laughs> আশ্চর্য আমার কথা হচ্ছে এটা যারা ইসলামের বিরুদ্ধে সমালোচনা করবে তার আমি জবাব দিব সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধিজম হোক ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের জবাব আমি দেব এখন যেহেতু জবাব পশ্চিমবাংলার বুকে অ্যাকচুয়াল বাংলা ভাষার বুকে এই কাজটা কেউ করছে না এখন আমি মোটামুটি টুকটাক যা করছি করছি এখন এটা আর সহ্য হচ্ছে না কেননা তারা যেই স্তরের সমালোচনা যেটাই করছে পাল্টা জ্বর পেয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এখন এটার ওদের আর সহ্য হচ্ছে না তার জন্য এখন মানে ওরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে বিভিন্নভাবে আমি দেখেছি আরো অনেক ডকুমেন্ট আছে যে আমাকে ফাঁসাচ্ছে কিভাবে অনেক ডকুমেন্ট আছে তার মধ্যে আজকে আপনাদেরকে একটা জাস্ট শেয়ার করলাম তো যাই হোক মানে এনারা মানে একটা চক্রান্ত করার চেষ্টা করছে অন্য কিছু নয় চক্রান্ত করার চেষ্টা করছে এবং যে কোনোভাবে মানে আমাকে একটু ফাঁসিয়ে দিবে কিছু একটা ডকুমেন্ট নেবে নিয়ে এটাকে পরে কেস করবে হাবিজাবি করবে হেনস্থা করবে মানে, মানে যে কোনোভাবে যেন মুখটাকে বন্ধ করতে পারে হ্যাঁ, এটা তার জ্বলন্ত প্রমাণ দেখলেন যে মূর্তি পূজা প্রসঙ্গে আলোচনা যখন হলো মূর্তি পূজা করলে মূর্খ শাস্ত্রে আছে তখন বলছে তো মমতা ব্যানার্জি তো করে তাহলে মমতা মূর্খ মানে এই যে আমি মমতাকে বলবো যে হ্যাঁ মমতাও মূর্খ আর এটা ডকুমেন্ট মমতাকে মূর্খ বলেছে বলে ওটাকে হাইলাইট করে ওরা ভিডিও করবে ট্রোল করবে হ্যাঁ, আরো মানে ভাইরাল করবে মানে এই পরিকল্পনা ওরা আছে আশ্চর্য আমি বলেছি যে ভাই ব্যাসদেব বলেছে হ্যাঁ, বেদে বলেছে ব্রহ্মা বলেছে যারা মূর্তি পূজা করে তাদের প্রসঙ্গে এইসব কথাগুলো তো এগুলো তাদের তাদের ব্যাপার এগুলো তো আমার ব্যাপার নয় আমি তো হ্যাঁ, তাদের কোটেশন তাদেরকে দিই তাই কি না এটা স্বাভাবিক যদি বলে যে মদ নিষিদ্ধ আমি বলে কোরআনে মদ নিষিদ্ধ করা আছে তেমন মানে আমার তো কথা না রে ভাই মদ হারাম নিষিদ্ধ আমি তো বলছি না কোরআন বলেছে কোরআন থেকে দলিল দেবো যদি বলি যে বেদে বুকা পাইজা মানে বাইবেলে বুকা পাইজা আইজা চৌষট্টির পাঁচ পাঁচে বলা হয়েছে মদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমরা ঋগ্বেদ থেকে বলতে পারি ঋগ্বেদ কান্ড নম্বর অশোক তোমার চৌত্রিশ মন্ত্র বা তেরো চোদ্দ পনেরো পরপর মদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো এটা তো আমার না আমি তো কোট করছি যখন কারো রেফারেন্স কোট করা হয় তখন এটা বক্তার কথা থাকে না হ্যাঁ তারপরে উনি এখন ফ্যান ফ্যানাচ্ছেন তো যাই হোক সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনার তখন উপভোগ করলেন আজকে মতো আমরা বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু